আমি খাবো না খাবো না বাইতে না বাদ রান্না নিয়ে গেছি বাদ রান্নাই নাই রুটি খাবার নিয়ে দিছি না রে খাই নাই খাওয়া বাদ দিতে আগে ঠেলায় আয় পড়ছি আমি খাবো না আমি খাবো না আমি খাবো না আমি রুটি খাবো না ভাত খাবো